তবু না মেটে গানের হাউস গানে গানে করিয়া সর্বহলাস তবু না মেটে গানের হাউস কোন কুলতে জন্ম হনিয়া হইল গাহইয়া ওরে হায় রে আমার অবুদ মহান ছাড়িবার না পাক এই গানের মায়া

গাইছিস এখানে রঞ্জিত থাকবে সে আনন্দই আলাদা আনন্দই আলাদা ওরে সোহনার সংসার এদের ফাঁসিয়া মায়া কি রে জাহাবান মহান চারিবার নাম হায় রে আরে যেটা বৃক্ষের তলে বা বৈশাখ ছায়া মা বারাসে আহা হা হা এটা রঞ্জিতের কাজ ওরে জেনা বৃক্ষের তলে বা বৈষম ছায়া পাহাবার আসে ছায়া নাই তার কায়ায় আছে আপন কর মধুসে চেনা বৃক্ষে তলে বা বৈষম ও ছায়া পাহা আসে गाने गाने कोरिया सर्वनाश तुम ना हमें ये गाने आओ गाने गाने कोरिया सर्वनाश तुम ना हमें ये गाने अरे कौन लोगे जगमोहनिया लोग गाओ या ओ की हाय रे यहाँ पर आप सारी वाले साहब के गाने माया ओ की हाय শেষ হয় না রঞ্জিতকে নিয়ে কথা বলতে গেলে তার শেষ হয় না এত স্মৃতি আমার সঙ্গে জড়িয়ে আছে আর সবচেয়ে বড় কথা তার ব্যবহার তার যে ব্যবহার সুমিষ্ট ব্যবহার এর তুলনা হয় না তেমন একটি মানুষ তার সংসর্গ আমি পেয়েছিলাম এটা আমার ভাগ্যের ব্যাপার আমি তাকে তাদেরকে পেয়েছিলাম আমাদের কোম্পানির হিসাবে আমার সহগায়ক হিসাবে ঠিক তেমনি আরেকজনের নাম করলেন এখানে উনি নাম করলেন নকুল রায় নকুল আমাদের দিনহাটায় বাড়ি নকুলও ওয়াসির শিল্পী ছিল একইভাবে একজন বিরাট শিল্পী আবার তেমনি সুমধুর মিষ্টি ব্যবহার আমার সৌভাগ্য হয়েছিল এদের সাথে কাজ করার সঙ্গীত পরিবেশন করার এদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে রাত জেগে এসে বাড়িতে কী বলবো বকুনি খাবার সৌভাগ্য হয়েছিল এসব চলেছে সেই সব স্মৃতি ভোলার নয় আজকে আপনারা আমাকে সেই স্মৃতি মন্থন করার জন্য যে সুযোগ দিলেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তার জন্য আমি আমি আপনাদের স্মৃতিচারণের মধ্য দিয়েই ডক্টর সুখবিলাস সুবর্মা তার স্মৃতিচারণ করলেন এবং এই মুহূর্তে রঞ্জিত অধিকারী একটি আপনি শুনলেন আপনারা শুনলেন